বাবা শেখ এখন আমায় যেতে দাও বাবা শেখ এই রক্তটা ঠিক সময় মতো না পৌঁছলে একটা বাচ্চার জীবন বাঁচানো যাবে না আমাকে দরকার হলে তুমি পরে মেরো আমাকে যেতে দাও দাঁড়া দাঁড়া আগে তোর রক্তটা আমার কাছে জমা দিয়ে যা তারপর তো যাবি পরে তোকে বাজানোর জন্য এটাই তো কাজে লাগবে হ্যাঁ এ নিন সিস্টার ও পজিটিভ ব্লাড আপনি নিশ্চিন্ত থাকুন আপনার ছেলের কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে শাইন ওই তো ওই তো শাহিনের আব্বু এসে গেছে তুমি এখানে হ্যাঁ উনি আমাদের শাহিনকে বাঁচিয়েছেন উনি শাহিনকে হসপিটালে নিয়ে এসেছেন উনি রক্ত এনে দিয়েছেন উনি না থাকলে আমি আমার শাহিনকে আর ফিরে পেতাম না কত রাগ ছিল তোমার উপর আমার সামনে পেলে তোমায় শেষ করে ফেলবো আমি আর তুমি তুমি আমার ছেলের যান বাঁচানোর জন্য নিজের যান শেষ করতে চলেছ বাবা শেখ তোমার ছেলে আমার ভাইয়ের বয়সী আমার ভাই যদি রাস্তায় পড়ে থাকতো তাহলে কি আমি সেটা দাঁড়িয়ে দেখতাম তোমার আল্লাহ কি আমায় ক্ষমা করত না বাবা শেখ তুমি আমার ক্ষতি করেছিলে তাই আমি তোমাকে মেরে তার শোধ নিয়েছিলাম তোমার যদি এখনো আমার উপরে কোনো রাগ থাকে তাহলে তুমি আমাকে মেরে তার শোধ নিতে পারো তোমার গায়ে হাত তুললে আল্লাহ আমায় ক্ষমা করবে না আমার আমার সাইন আমায় ক্ষমা করবে না তোমার মতো আল্লাহর দুধকে তো বুকে ধরে রাখতে হয় really?